story? Well, I can't tell a story. How about I bring some of my friends to narrate a story? Okay, what are you waiting for? Judges, would you want to hear a story? Uh, we cannot uh, resist the temptation, please. Yes, we want to hear. So, ladies and gentlemen, please welcome Fatima Mehza bin Fariha and Rafia Afrin for a heart-touching story. Hello there. Assalamu alaikum, everyone. This is Fatima Mehzibin Fariha from Vikram Sanun School and College and this is Rafi Afrin from Shere Bangla Girls High School. Today we are here for... Wait, what we are here for? I don't know. Since we are here, we'll have to do something. So, how's about telling a story? Well, that's a good idea. A heart-touching story? With a moral? A doctor entered the hospital in hurry after being called in for an urgent surgery. জরুরি অস্ত্রোপচারের ডাক পেয়ে একজন ডাক্তার দ্রুত হাসপাতালে প্রবেশ করলেন He answered the call as soon as possible, changed his clothes, and went directly to the surgery block. তিনি যত দ্রুত সম্ভব কল রিসিভ করে তার জামাকাপড় পরিবর্তন করলেন এবং দ্রুত গতিতে হাসপাতালে প্রবেশ করলেন He found the boy's father passing in the waiting room for waiting the doctor. তিনি ছেলেটির বাবাকে হাসপাতালে অপেক্ষারত অবস্থায় দেখলেন On seeing him, the father yelled, Why did you take all this time to come? Don't you know that my son's life is in danger? Don't you have any sense of responsibility? তাকে দেখা মাত্রই ছেলেটির বাবা চেঁচিয়ে উঠলেন আপনি এত দেরি করলেন কেন আপনি কি জানেন না আমার ছেলের জীবন ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে আপনার কি কোনো কাণ্ডজ্ঞান নেই The doctor smiled and replied, I'm sorry, I was not in the hospital, but I came as fast as I could after receiving the call. And now I wish you to calm down so that I can do my work. Dr. Hashlin, Ebong Bolin, Ami Dukito, Ami Hashpatale Chilamna, Ami Apna call power port, পর Juto দ্রুত সম্ভব হাসপাতালে এসেছি আশা করছি আপনি একটু শান্ত হবেন যাতে আমি আমার কাজটা সম্পূর্ণ করতে পারি Calm down. What if your son was in this room right now? Would you calm down? What if your son dies right now, what will you do? The father said angrily. শান্ত হব আপনি কি করতেন যদি আপনার ছেলে এখন এই রুমে এই অবস্থায় থাকতো আপনি শান্ত হয়ে বসে থাকতেন কি হবে যদি আপনার ছেলে এখন মরে যায় ছেলেটির বাবা ক্রুদ্ধ স্বরে বললেন The doctor smiled again and said, I will say what Job said in the Holy Book. From dust we came and to dust we return. Blessed be the name of God. Doctors cannot prolong lives, Go and intercede for your son. We will do our best by the God's grace. Doctor আবার হাসলেন এবং বললেন পবিত্র গ্রন্থে জব বলেছেন আমরা মাটি থেকেই এসেছি এবং মাটিতেই ফিরে যাব ডাক্তাররা আয়ু বাড়াতে পারেন না যান আপনার ছেলের জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করুন আমরা আমাদের শ্রেষ্ঠটা দেওয়ার চেষ্টা করছি giving advices when you are not concerned is so easy, murmured the father. দুঃখের সময় উপদেশ দেওয়া অনেক সহজ ছেলেটির বাবা নিচু স্বরে বললেন The surgery took some hours, after which the doctor went out happy. Thank goodness your son is saved. অস্ত্রোপচারে কিছু সময় কেটে যাওয়ার পর ডাক্তার হাসি মুখে বেরিয়ে এলেন এবং বললেন ধন্যবাদ ঈশ্বর আপনার ছেলে এখন নিরাপদ And without waiting for the son, father's reply, the doctor carried on his way running. If you have any questions, now ask the nurse. ছেলের বাবারের কোনো উত্তর অপেক্ষা না করেই তিনি দ্রুতগতিতে চলে গেলেন এবং বললেন আপনার কোনো জিজ্ঞাসা থাকলে সেবিকাকে জিজ্ঞেস করুন Why is he so arrogant? He couldn't wait some minutes so that I could ask him about my son's state, commented the father when seeing the nurse minutes after the doctor left. এত দাম্ভিক কেন তিনি তিনি কিছু সময় অপেক্ষা করতে পারলেন না আমি আমার ছেলের অবস্থা সম্পর্কে তার কাছে জানতে চাইতাম ডাক্তারের প্রস্থান দেখে বাবা বাবা কথাটি সেবিকাকে বললেন The nurse answered. Tears were coming down her face. His son died yesterday in a road accident. He was at the burial when we called him for your son's surgery. And now that he saved your son's life, he went running to finish his son's burial. সেবিকা অশ্রু জলে ভিজে বললেন তার ছেলে গতকাল রাতে মারা যায় আপনি যখন আপনার ছেলের অস্ত্রোপচারের জন্য তাকে ফোন করেন তখন তিনি তার ছেলের কবরের কাছে ছিলেন আপনার ছেলের জীবন বাঁচিয়ে এখন তিনি দৌড়ে গেলেন তার ছেলের সমাধি সম্পন্ন করতে হোয়াট ক্যান উই লার্ন ফ্রম হিয়ার নেভার জাজ এনি ওয়ান বিকজ ইউ নেভার নো হোয়াট দে আর গোয়িং থ্রু অ্যান্ড হাউ দেয়ার লাইফ ইজ সো প্লিজ নেভার এভার জাজ এনি ওয়ান